হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা মোবাইল দিয়ে মাইনিং করেছেন তারা আশা করছি ম্যাক্সিমাম যারা মাইনিং করেছেন তারা ইতিমধ্যে মাইনিংয়ের মজাটা বুঝে ফেলেছেন কারণ ইতিমধ্যে আমাদের কোর কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছে আমরা সেটা সেল করতে পেরেছি এবং সেখান থেকে আমরা টাকা হাতেও নিতে পেরেছি যারা এখনও পারেননি তারা আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে কোরকে সেল করে টাকা হাতে নিয়ে নেবেন এছাড়াও পাই কয়েনও কিন্তু সেল হচ্ছে যদিও সেটা মার্কেটে লিস্টেড হয়নি অনেকে সেল করতে পেরেছে আমরা সেল করেছি এবং সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট কিন্তু আমরা বুক করতে পেরেছি আজকে সেই রকমই আরও একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই প্রজেক্টটা আমার মতে এই পর্যন্ত আমরা যে প্রজেক্টগুলোকে দেখেছি মার্কেটে লঞ্চ করেছে অথবা সেল হয়েছে আমরা সর্বোপরি আমাদের কথা তো হচ্ছে টাকাটা হাতে নেওয়া যে প্রজেক্টগুলো থেকে আমরা টাকা হাতে নিতে পেরেছি তার মধ্যে বেস্ট প্রজেক্ট মনে হচ্ছে এটা হচ্ছে বন্ডেক্স ফুল নেম বন্ডেক্স অরিজিন আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে তার কয়েকটা কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটো কারণ হচ্ছে প্রথমত এটা টোটাল সাপ্লাই এটা টোটাল সাপ্লাই খুবই কম কোরের থেকেও কম এটা হচ্ছে only five hundred million crore যেখানে ছিল টু পয়েন্ট ওয়ান বিলিয়ন আপনারা জানেন টোটাল সাপ্লাই সেখানে বন্ডেক্সের টোটাল সাপ্লাই কিন্তু অনলি ফাইভ হান্ড্রেড মিলিয়ন এবং দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং আপনারা জানেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স এবং বাইন্যান্সে যখন কোনো ক্রিপ্টো লিস্টেড হওয়ার খবর শোনা যায় তখন সেই ক্রিপ্টোটার মধ্যে কিন্তু ইনভেস্টরদের হাইপ দেখা যায় এবং যখন ইনভেস্টররা সেখানে ঝাঁপিয়ে পড়ে সেই ক্রিপ্টোটার প্রাইস কিন্তু হুহু করে বাড়তে থাকে বাইন্যান্স রিলেটেড কোনো খবরাখবর কোনো ক্রিপ্টোর উপরে আসলেই সেই ক্রিপ্টোটা কিন্তু হাইপ করে উপরের দিকে ওঠা শুরু করে বাইন্যান্স সরাসরি কোনো না কোনোভাবে এই বন্ডেক্সকে কিন্তু প্রমোট করেছে স্ক্রিনে আপনারা একটা টুইট দেখতে পাচ্ছেন এই টুইটটা বাইনান্সের ভেরিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এখানে তারা বন্ডেক্স কোর টিমের সাথে তাদের একটা মিটিংয়ের বিষয়ে অ্যানাউন্স করেছে তাহলে চিন্তা করুন যে কয়েনটা এখনও মার্কেটে তেমন কোনো কাজ নেই বললে চলে শুধু মাইনিং হচ্ছে এবং যেটা আরও অনেক দিন পরে হয়তো মার্কেটে আসার চিন্তা ভাবনা করবে হয়তো এক বছর লেগে যাবে সেই কয়েনটার কোর টিমের সাথে বাইনান্স কিন্তু ইতিমধ্যে একটা মিটিং করে করে ফেলেছে এই রকম আগে যে মাইনিং প্রজেক্টগুলো আমরা জানি আমার জানা মতে এই রকম ঘটনা কিন্তু আগে ঘটেছে বলে মনে হয় না যদি আপনারা জানেন যে এরকম সেম ঘটনা অন্য কোনো ক্রিপ্টো মাইনিং প্রজেক্টের সাথে মোবাইল মাইনিং প্রজেক্টের সাথে ঘটেছে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমার জ্ঞান কিছুটা বাড়বে এছাড়াও বন্ডেক্সকে খুব ভালো মনে করার আরও অনেকগুলো কারণ আছে কারণ বন্ডেক্স শুধু ক্রিপ্টো বেসড কোনো প্রজেক্ট নয় এটা হচ্ছে ভবিষ্যৎ যে ইন্টারনেট প্রযুক্তি আমাদের ওয়েব থ্রি আপকামিং যে প্রযুক্তি এই প্রযুক্তির উপরে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আসার চিন্তাভাবনা করছে ইতিমধ্যে তারা সেখানে কাজকর্ম শুরু করেছে এবং সেখানে ওয়ার্কাররা এবং যারা হায়ার করবে ওয়ার্কারদের তারাও কিন্তু ইতিমধ্যে সেখানে যুক্ত হতে শুরু করেছে অনেক বড় একটা কমিউনিটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনারা যদি বন্ডেক্সের টুইটার হ্যান্ডেলটা দেখেন সেখানে দেখতে পারবেন আমি জানি আমার চ্যানেলেই অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা ইতিমধ্যে বন্ডেক্স মাইনিং করছেন কিন্তু অনেকে এমনও আছেন যারা বন্ডেক্স এখনও মাইনিং শুরু করেনি এমনকি অনেকে রয়েছেন যারা এটার খবরও এখন পর্যন্ত পাননি আজকের ভিডিওটা যারা বন্ডেক্স মাইনিং এখনও শুরু করেননি যে কারণেই হোক তাদের জন্য আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব কি করে আপনারা বন্ডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং শুরু করবেন এবং সেই সাথে সাথে আপনার মাইনিং পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারবেন এখনও বেশ কিছুটা সময় হাতে আছে যদি আমার ভিডিওটা দেখার পরপরই আপনি শুরু করে দেন মাইনিং তাহলে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণ একটা টোকেন কিন্তু অর্জন করতে পারবেন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি আপনারা প্লে স্টোরে গিয়ে বন্ডেক্স লিখে সার্চ দিলে বন্ডেক্সের যে অ্যাপসটা আসবে সেটা কিন্তু বাংলাদেশ থেকে আপনারা এখন ডাউনলোড করতে পারবেন না কারণ প্লে স্টোরে এটা কিন্তু বাংলাদেশের জন্য রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে তবে বাংলাদেশের জন্য বন্ডেক্স কোনোভাবেই ব্যান নয় কারণ বন্ডেক্সের মধ্যে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন কান্ট্রি সিলেকশনের জায়গা আপনি দেখতে পাবেন বাংলাদেশ কিন্তু অ্যাভেলেবেল আছে যদি এটা রেস্ট্রিক্টেড হতো বাংলাদেশের জন্য বন্ডেক্সের অফিসিয়াল রেস্ট্রিকশন যদি হতো তাহলে কিন্তু তাদের কান্ট্রি সিলেকশনের যে সেকশন আছে সেখানে বাংলাদেশের নামটাই থাকতো না এই এপিকেটা ডাউনলোড করতে হবে আমাদের ওয়েব থেকে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন সেখান থেকে ভিডিওটা দেখা মাত্রই শেষ পর্যন্ত দেখে একেবারে পারফেক্ট ওয়েতে কোনো ভুল করবেন না পারফেক্ট ওয়েতে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন বনডেক্সে এবং মাইনিং শুরু করুন এখন থেকে কারণ মনীষীদের একটা কথা আছে নাও অর নেভার আপনি এখন শুরু করুন তাহলে হয়তো একটা ভালো প্রফিট পাবেন কারণ এখানে আমাদেরকে কিছু ইনভেস্ট করতে হচ্ছে না এটা ভুল বললাম ইনভেস্ট করতে হচ্ছে না আমাদের কিছু সময় এবং কিছু শ্রম যেটা একেবারেই আমরা হয়তো অন্য কোনো কাজে অবশ্যই অবশ্যই ব্যয় করে ফেলতাম সেটা ব্যয় করলে চব্বিশ ঘন্টায় মাত্র একবার একটা ক্লিকের সময় এবং একটা ক্লিকের শ্রমটা আমাদের এখানে ব্যয় করতে হচ্ছে এখনই শুরু করুন দেরি করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজি পাঠিয়ে দিবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কেমন লাগছে ভিডিও কেমন লাগলো ভিডিও কোথাও যদি সংশোধন প্রয়োজন আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার যে কোনো নেগেটিভ পজিটিভ গঠনমূলক কমেন্ট আমি স্বাগত জানাচ্ছি তো চলুন এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে ফেলি কি করে বন্ডেক্সে অ্যাকাউন্ট করবেন মাইনিং করবেন এবং আপনার মাইনিং পাওয়ারটাকে বাড়িয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করার পরে স্ক্রিনে যেরকম ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এইরকম একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে এটা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে ডাউনলোড এপিকে একটা বাটন পাবেন এটাতে ক্লিক করে দিলে নতুন আরও একটা পেজে নিয়ে আসবে সেম ওয়েবসাইটের এটাও স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন আবারও ডাউনলোড এপিকে বাটনটা পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হয়তো এখানে একটা অ্যাড শো করতে পারে অ্যাডটাকে কেটে দিবেন নিচের দিকে দেখবেন আবারও ডাউনলোড এপিকে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সিস্টেম থেকে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে এখানে ডাউনলোড ক্লিক করে দিবেন পারমিশন দিয়ে দিবেন এপিকে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট হলে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ এবার আমরা অ্যাকাউন্ট কিভাবে করব সেটা দেখার জন্য অ্যাপসটাকে ওপেন করব প্রথমে যে পপ আপগুলো দেখাচ্ছে এটাকে আমি স্কিপ করব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে টিউটোরিয়াল আছে স্কিপ করার পরে দুইটা বাটন আসবে একটা সাইন আপ একটা লগ আমরা যেহেতু নতুন সাইন আপ করবো তাই আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অবশ্যই ভ্যালিড ইমেইল দিবেন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন কারণ এর আগে আমরা দেখেছি অনেক মাইনিং অ্যাপসে অনেকে পাসওয়ার্ড দিয়েছেন পরে বলছেন যে আমার এটা মনে নেই ভুলে গিয়েছি কি করব এইসব সব ক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না সো এটাকে মনে রাখবেন অথবা যত্ন সহকারে কোথাও লিখে রাখবেন এবং তার নিচের ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন সবকিছু কেয়ারফুলি ফিল আপ করে সাইন আপে ক্লিক করে দিবেন একটা রোবট ভেরিফিকেশন আসবে আমি আশা করছি এটা সবাই পারবেন রোবট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক লোডিং নেবে এবং আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে স্টেপে আপনাকে রেফার কোড দিতে হবে আমার রেফার কোডটা দিয়ে দিবেন আপনারা রেফার কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় পাবেন এটা ইউজ করলে আপনি কিছু বাড়তি কয়েন এখান থেকে পাবেন আর যদি ইউজ না করেন স্কিপ করেন তাহলে বাড়তি কয়েনটা পাবেন না তাই সকলের কাছে অনুরোধ থাকবে আমার টিমে যুক্ত হয়ে থাকবেন আমার রেফার কোড ব্যবহার করে রেফার কোড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ খুব সহজে হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার আমাদেরকে লগ করতে হবে তবে তার আগে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে যেতে হবে এবং বন্ডেক্স থেকে আমাদেরকে একটা মেইল পাঠানো হয়েছে সেখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে ইমেইলে আসার পরে আমার মেইলে উপরে যে নো রিপ্লে লেখা একটা মেইল দেখতে পাচ্ছেন এই মেইলটা আপনার মেইলেও পাবেন এটাতে ক্লিক করে ওপেন করবেন অনেক বড় একটা লিঙ্ক দেখতে পাবেন ঠিক যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্কটার উপরে ক্লিক করবেন যখন আপনার সামনে your email has been verified মেসেজটা আসবে তখন এখান থেকে বের হয়ে আবার অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করলে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে একটু নিচের দিকে স্টার্ট আর্নিং নাও লেখা বাটন পাবেন এটাতে ক্লিক করবেন আপনার কাজ হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা একবার এই অ্যাপসটাতে ঢুকতে হবে এবং স্টার্ট আর্নিং নাও বাটনটাতে ক্লিক করতে হবে প্রথমবার ক্লিক করলে আপনার সামনে কিছু প্রশ্ন আসবে আপনি এটাকে চাইলে স্কিপ করতে পারবেন আমার মতে স্কিপ করে দেওয়াই ভালো প্রথম অবস্থায় পরে আস্তে আস্তে আপনি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আস্তে আস্তে অপশনগুলো ফিল আপ করে নেবেন আপনার মাইনিং রেট বাড়বে এখন আপনার মাইনিং রেট আছে zero point zero one BNDX per hour এটাকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন জিরো পয়েন্ট জিরো সেভেন পর্যন্ত করতে পারবেন তার জন্য বাম পাশে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন করলে একটা মেনুবার ওপেন হবে এখান থেকে ভিউ প্রোফাইল অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার বিস্তারিত তথ্য দেওয়ার পেজে নিয়ে আসবে প্রথমে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন আমি অলরেডি এগুলো ফিল আপ করে ফেলেছি শুধু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে এডিট প্রোফাইল বাটনটাতে ক্লিক করে আপনার সমস্ত তথ্য যা যা চাইবে দেখে দেখে দিয়ে দিবেন স্ক্রল করে নিচে যাবেন প্রথমে দেখতে পাবেন এক্সপেরিয়েন্স অপশন আছে পেনের মতো যে আইকনটা দেখাচ্ছে এটাতে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন এখানে ক্লিক করে আপনি এডিট করে দিবেন এখানে একেবারে আপনার সব কিছু ঠিকঠাক দিতে হবে এক্সপিরিয়েন্স নেই কি দেবো এই ধরনের কোনো প্রশ্নের কোনো সুযোগ নেই আপনি যা হোক খুশি এখানে দিয়ে ফিল আপ করে দিতে পারবেন এটা কেউ যাচাই করতে আসবে না কারো কাছ থেকে আপনার একটা রিজিউম অর্থাৎ সিবি ক্রিয়েট করে নেবেন এই সিবিটা এখানে আপলোড করতে হবে আমার এখানে ভিউ ফুল রিজিউম একটা বাটন দেখতে পাচ্ছেন আপনার এখানে থাকবে আপলোড রিজিউম আপনি আপনার একটা সিবি তৈরি করার পরে আপলোড রিজিউমে ক্লিক করে সেটাকে আপলোড করে দিবেন এডুকেশন সেকশনে আপনি পেন বাটনে ক্লিক করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লিখে দিবেন এটাও সেম এখানে কেউ যাচাই করতে আসছে না আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখে সেভ করতে পারবেন সবগুলো তথ্য দেওয়া হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার মাইনিং স্পিড বেড়ে যাবে তো আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন কারণ দেরি করলে হয়তো এত দেরি হয়ে যেতে পারে যে আপনার আফসোস করা লাগতে পারে ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে